আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি কেমন ধরনের আংটি পড়তেন এবং আমরা কেমন ধরনের আংটি পরব এ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এটা নিয়ে অনেক সমস্যা দেখা যায় তো প্রথমত মনে রাখবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আংটি প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে বিশেষ করে মিসকাত আল মাসাবিফু খুলবেন কিতাবুল লিবাস অধ্যায়ে এবং সাই মুসলিমের কিতাবুল লিবাসে অনেকগুলো হাদিস এসেছে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিষয়ে সেই বুখারি হাদিসমার সাত হাজার দুইশো আঠানব্বই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রসঙ্গে ইবনু ওমর আদিল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ সাল্লাম প্রথমে তো একটি স্বর্ণের আংটি তথা সোনার একটি আংটি তৈরি করেছিলেন তারপর তিনি পড়তেন তার পরবর্তী সময়তে সাহাবর আদিয়ালতালানুমরা তারা একটা স্বর্ণের আংটি তৈরি করে তারা পড়তে শুরু করেছিল পরবর্তী সময় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি স্বর্ণের আংটিটাকে খুলে ফেলে দিলেন তারপরে সাহাবর রদি আল্লাহ আনুমরাও এই স্বর্ণের আংটিটাকে খুলে ফেললেন কেন আপনারা অনেকেই জানেন যে পুরুষের জন্য পরবর্তী সময়তে যে স্বর্ণের যে অলঙ্কার এবং রেশমি পোশাক বা কাপড় এগুলো সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো বিশ্বনী প্রথমে স্বর্ণের আংটি পরতেন তারপরে সাহাবিরা সেই সময় পরতেন তারপরে আল্লাহ সেটাকে প্রত্যাখ্যান করে দিলেন ফেলে দিলেন সাহাবর রদি আল্লাহ আনুমরা তারাও ফেলে দিলেন দুই নম্বর বিষয় তারপরে শোনান আবু দাউদ হাদিসনাথ চার হাজার দুইশো আঠারোতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পরবর্তী সময়তে তিনি একটা রূপর একটা আংটি তৈরি করলেন তারপর তিনি পড়তেন রূপার আংটিটি পড়তেন এই রূপার আংটিটা পড়ার কারণ বেশ কিছু বর্ণনা হয়েছে যে কেন পড়তেন সৈবুখারি হাদিসনা পাঁচ হাজার আটশো আটাত্তরে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি রূপার আংটি তৈরি করেছিলেন তারপরে সেই রূপর আংটির ওপরে একটা কালেমা লেখা ছিল সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এ বাক্যটি লেখা ছিল সাহাবারদ্দালরা এ বিষয়ে বিশ্বনবীকে জানিয়েছিলেন যে আল্লাহ রসুল আপনি যখন অন্য কোনো বেধর্মীদেরকে কোনো পত্র পাঠান তো সেই সব অনারব দেশে যেসব ব্যক্তিরা থাকে রাজাবাদশাহ আছে তারা কোনো সিগনেচার অথবা কোনো সিল সাক্ষ্য ব্যতীত তারা কোনো পত্র গ্রহণ করে না তাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সেই রূপর আংটিটা তৈরি করেন এবং পাশাপাশি সেখানে মোহাম্মদ রসুল্লাহ এটা তিনি সেই আংটিতে লিখেছিলেন এবং প্রত্যেকটা পত্রে তিনি এবং মেরে দিতেন কেন এই এটা একটা মানে মোহর যাতে এটা বুঝতে পারে কোনো ধোকায় পতিত না হয় <clears throat> যেটা বিশ্বনবীর তরফ থেকে এসেছে অন্য কেউ যেন ধোকা দিয়ে না দিতে পারে এই জন্যই পরবর্তী বেশ কিছু আদেশ এসেছে তেমন আমরা এখান থেকে দুটো জিনিস বুঝতে পারি যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যে আংটিটা পরতেন একটা রোপার আংটি আর একটা পাথর ছিল সেই বুখারি যে বর্ণনা সেটা হাফসি থেকে নিয়ে আসা একটা পাথর আর বিশ্বনবী যখন আংটিটা পরতেন সেই সময়তে সেই আংটির ওপরে মোহাম্মদ রসুল্লাহ এটা লেখা ছিল এবং বিশ্বনবী এটাকে একটা মোহরের মতো তিনি এটাকে ব্যবহার করতেন অন্যথায় আরো অনেকগুলো বেশ কিছু হাদিস আছে যে বিশ্বনবী আংটি কিভাবে পড়তেন বিশেষ করে ইমাম নবী সৈব মুসলিমের ব্যাখ্যা সারে নবীতে তিনি আলোচনা করেছেন বিষয়ে অনেকগুলো যে বিশ্বনবী যখন আংটি পড়তেন তখন তিনি আংটি মানে তিনি তর্জনী অঙ্গলে পড়তেন তর্জনী আঙ্গুলে আর আংটির যে পাথরের অংশটা বা লেখা অংশটা তিনি এই উল্টো পৃষ্ঠাতে রেখে দিতেন এই সাইডে তিনি রেখে দিতেন এইভাবে রেখে দিতেন তো এ বিষয়ে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় আরো বেশ কিছু হাদিস আমরা দেখি যে বিশ্বনবী মোহাম্মদাল্লাম যখন আংটি মানে পড়তেন এবং সাহাবার রদিরতাল আনহম তারা বিশ্বনবীর দেখা দেখি তারাও তখন এর উপর আংটি তৈরি করে তারা কিন্তু এর উপর আংটিটা তখন পড়া মানে চালু হয় এখানে কিছু আংটি প্রসঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আংটিটা কেমন হওয়া উচিত আর আংটি আমরা কিভাবে পরিধান করব। প্রথমত মনে রাখবেন যে লোহার আংটি এটা পরা যাবে কি যাবে না এটা নিয়ে বিতর্ক আছে তারপরে ইমাম নবী রহমহল্লা সই বুখারির একটা যে বিখ্যাত হাদিস আছে সই বুখারির হ্যাঁ, হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে একটা মহিলা এসে যখন বিশ্বনবীকে বলছে আল্লাহ সাল্লাহ আপনার সঙ্গে আমি বিবাহ করতে চাই আল্লাহ রসুল বিবাহ করতে নারাজ হলেন তার পরবর্তী সময় একজন সাহাবি এসে বললো আল্লাহ রসুল আমি এই মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই তো আল্লাহ বলছে তোমার কাছে কি আছে নিয়ে আসো এ বলতে বলতে এক পর্যায়ে বিশ্বনবী বলেছিলেন বাড়িতে কি কোনো লোহার আংটি আছে যে লোহার আংটি থাকে তাহলে তুমি সেটা নিয়ে আসো তোমাকে বিয়ে পড়িয়ে দিচ্ছি তো এই হাদিসের আলোকে অনেকে বলেছে যে না লোহার আংটি পরাবৈধতা আছে তবে সুনান আবুদাউদের একটা হাদিস থেকে পাওয়া যায় যে এক সাহাবর রদিয়াল্লাহম তিনি সোনার আংটি পরেছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন তারপর ওই সাহাবি এসে একটা লোহার আংটি পরে এসে দেখাচ্ছেন আল্লাহ সাল তখন বললেন যে এটা তো আরও খারাপ এটা তো জাহান্নামের আরও নিকটবর্তী করবে তারপর বিশ্বনবী বললেন যদি আংটি পড়তে চায় তার রূপার আংটি তৈরি করো এবং পড়ো তো হাদিসের আলোকে বোঝা যায় যে লোহার আংটি এটা বর্জন করা উচিত যদি কিছু কিছু বর্ণনাতে ওলামা আমার শেখ যারা ইস্তেহাত করে তারা বলেছে লোহার আংটির বৈধতা আছে তবে সর্বপ্রথমে চেষ্টা করবো সন্দেহ জিনিস থেকে মুক্ত থাকে থাকবো আমরা লোহার আংটিকে বর্জন করব আংটি যদি পড়তে চাই তা আমরা পড়বো উপর আংটি এবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের তরফ থেকে আরো কিছু বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম বিশেষ করে যখন আপনি আংটি তৈরি করবেন আংটি তৈরি করার পরে আপনি মোহাম্মদ রসুল্লাহ আপনার আংটিতে লিখতে পারবেন না এটা বিশ্বনবীর জন্য খাস ছিল যে আপনার আংটিতে আপনি লিখতে পারবেন না সৈ মুসলিম পাঁচ হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এবং শাহরুসুল্লাহ আলীর বাগাবি হাদিস নম্বর এক হাজার তিনশো তেত্রিশে বর্ণন এসেছে বিশ্বনবী তিনি মোহাম্মদ রসুল্লাহ লিখেছেন কিন্তু তিনি আবার নিষেধ করে দিয়েছেন যে এই জিনিসটা এই মোহাম্মদ রসুল্লাহ অন্য কেউ যেন উন্মতের মধ্যে থেকে না লেখে ইমাম নবী রহমান রাহিমাহুল্লাহ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মোহাম্মদ রসুল্লাহ লিখতে চাই এটা সর্বসম্মতিক্রমে এটা বৈধতা নেই তবে কেউ যদি কোনো কালামা লিখতে চাই কোরআনে কোনো আয়াত লিখতে চাই বা আল্লাহর নাম লিখতে চাই এটা লেখা যাবে কি যাবে না এটা নিয়ে ওলেবারে ইকতলাপ করেছে তবে সর্বোপরি জমহুরদের মত হচ্ছে এটা কেউ যদি তার আংটি আংটির উপরে আংটির উপরে কোনো কালামা লিখতে চাই বিশেষ করে হাসবুন আল্লাহ যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এ বিষয়ে যদি কিছু লিখতে চায় সে লিখতে পারে তবে শর্ত হচ্ছে এটা যখন সেই আংটিটা লেখা আছে কোরআনের কোনো একটা অংশ বা কোনো তাসবি লেখা আছে কোনো জিকির আজকারের কিছু অংশ লেখা আছে সেই সময়তে এই আংটিটা পরে বাথরুম বা পেশাব না পাকি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না এ ব্যাপারে শোনান আবুদাদে বেশ কিছু হাদিস আছে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যখন তিনি অজু মানে বাথরুমে যেতেন আংটি খুলে থুয়ে যেতেন তবে হাদিসটার মধ্যে দুর্বলতা আছে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা যে আংটিতে যদি কিছু লিখতে চান তো লিখতে পারবেন প্রথম কথা বিশ্বনবীর নাম মোহাম্মদ রসুল রহমাহুল্লাহ এটা লিখতে পারবেন না আল্লাহর নাম যদি লিখতে চান বা কোনো কোরআনের ছোট্ট কোনো আয়তের অংশ হাসবুন আল্লাহ এটুক যে লিখতে চান লিখতে পারবেন তবে শর্ত হচ্ছে এটা আপনি বাথরুম বা নাপাকি কাজের সঙ্গে যখন যাচ্ছেন সেই সময়তে আপনি এটা ব্যবহার করতে পারবেন না এটা আপনাকে খুলে রাখতে হবে এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে একটি মত সে বুখারিতে একটা বর্ণনা আছে আনাস ইবনু মালিক রদিল্লাহ কিতাবুল লিবাসে দেখবেন পাঁচ হাজার আটশো আটাত্তর উনআশি আশি পরপর হাদিসগুলো যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের মৃত্যু পর্যন্ত তিনি তার এই রূপর আংটিটা তিনি পড়েছিলেন মানে তার রূপর যে আংটিটা মৃত্যু পর্যন্ত পড়েছিলেন ইমাম হাজার আসকালীন রহিমাহুল্লাহ সৈব বুখারি পাঁচ হাজার আটশো আটাত্তর নম্বর হাদিসের সারা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে বিশ্বনবী যে একটা আংটি পড়তেন এমনটি নয় এবং তার আরও অন্যান্য আংটি ছিল তাই এখান থেকে বোঝা যায় যে আংটি একাধিক আপনি যদি চান আপনার কাছে থাকতে পারে আপনি ব্যবহার করতে পারেন এবং আংটি যদি আপনি চান তাহলে আপনি যেমনটা পাওয়া যায় যে বিশ্বনবী এটা ব্যবহার করতেন সোন আবুদাদের একটা ব্যাখ্যা বর্ণনাতেও আসে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম অ্যাংটি সর্বদা ব্যবহার করতেন না তবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা যে একজন ব্যক্তি পুরুষের জন্য আংটি একদম কোনো অসুবিধা নেই যদি সে রূপর আংটি পড়তে চাই এটা নিঃসন্দেহে এটা জায়জ অনুমোদিত আংটি বিশ্বনবী নিচের লেখার অংশটা বা পাথরটা তিনি নিচের দিকে রাখতেন তবে এখানে শর্ত একটা মনে রাখবেন যে আংটি যদি কোনো ফায়দার জন্য পড়েন গায়েবী কোনো ক্ষমতা আছে কোনো আংটি পরেছেন গায়েবী কোনো ক্ষমতা আছে যে অষ্টধাতুর আংটিগুলো পাওয়া যায় সুলেমানি আংটি পাওয়া যায় এই যে আংটির মাধ্যমে গায়েবী কোনো ক্ষমতা আছে গায়েবী কোনো শক্তি আছে বা এর মধ্যে কোনো ফায়দা হাসিল হবে বা কোনো উপকার হতে পারে এরকম চিন্তাধারা যদি নিয়ে কোনো যদি রূপর আংটি পড়েন তবে এটা একদম স্পষ্ট স্পষ্ট এটা হারাম নিষিদ্ধ এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় শিরকের নিকটবর্তী নিয়ে চলে যায় তাই কোনো উদ্দেশ্য হাসিল গায়েবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো আংটি পরা যাবে না তো সৌন্দর্য বর্ধনের জন্য বা কোনো কাজ মানে আপনার জরুরতের কারণে আপনি আংটিটা ব্যবহার করতে পারেন তবে ফিকে হানাফি তাদের একটা মত এখানে পাওয়া যায় যে কেউ যদি আংটি পড়তে চায় রূপর আংটি আংটিতে রূপক কতটুকু থাকতে হবে তো এক মিস কলের কথা এসেছে তো একমিস কলের কথা যদিও এসেছে তবে হাদিসুনান আবুদাদের সনদ ঐক্যমতের যাই দুর্বলতা আছে তাই তারপরেও চেষ্টা করতে হবে যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুক রোপো দিয়ে আপনি এই আংটি ব্যবহার করতে পারেন এবং পড়তে পারেন মহিলাদের জন্য একটি কথা যে মহিলারা তারা আংটি পড়তে পারে এ ব্যাপারে হাদিস একাধিক বর্ণনা এসেছে এমনকি মহিলারা যে স্বর্ণের আংটি পড়তে চাই মেয়েদের জন্য এটা তার বৈধতা আছে অবকাশ আছে কোনো সমস্যা নেই হজরত বেলাল রদিয়াল তালাহনুর বিখ্যাত ঘটনা আছে সে বুখারি মুসলিমের একাধিক হাদিস যে আল্লাহ যখন ঈদের খুদ খুদ্া শেষ করতেন বেলাল রদিল্লাহ মহিলাদের মধ্যে চলে যেতেন তারপরে মহিলারা তাদের কানের যে দুলগুলো পাওয়া যায় হাতের আংটি পাওয়া যায় এই আংটিগুলো তাদেরকে দিত এ হাতে প্রমাণ করে যে মেয়েরাও তারা আংটি পড়তে পারে আংটি কোন আঙ্গুলে পরবেন আঙ্গুলে এই তর্জনী আঙ্গুল দিয়ে আংটিটা পরবেন এটাই মানে বেশি প্রাধান্যপ্রাপ্ত এবং কনিষ্ঠ আঙ্গুলে আংটি পরার ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল এটাকে অপছন্দ করেছে তাই এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সর্বোপরি কথা হচ্ছে এটাই যে আংটি এটা পুরুষের জন্য বৈধতা আছে নারীরা এটা পড়তে পারে পুরুষের জন্য স্বর্ণ এটা নিষিদ্ধ লোহার এটাও নিষিদ্ধ তবে শুধু তারা রোপর আংটি পড়তে পারে মেয়েরা তারা যেগুলো শরীর সম্মত যেসবগুলো আছে সেগুলো পড়তে পারে এখানে আংটির মাধ্যমে কোনো গায়ে বাইরে কোনো শক্তি আছে ক্ষমতা আছে উদ্দেশ্য নিয়ে আপনি আংটি পরবেন এটা নয় সর্বোচ্চ উদ্দেশ্য হতে পারে এটা যে বিশ্বনবী পড়েছেন সাহাবা রদিয়াল তাল্লাহমরা পড়েছেন আমরা পড়বো এখন একটা প্রশ্ন থেকে যাই যে আংটি কোন হাতে পরবো ডান হাতে না বাম হাতে তো এ ব্যাপারে দুটো হাদিসি এসেছে দুটো হাদিসি হাসান এবং সেই সনদে যে আল্লাহ রসুল ডান হাতে তিনি মানে পড়তেন এটা তো সমস্ত ওলেমারা একমত সোনান আবুদাউদ তিরমিজি একাধিক হাদিসে এসেছে সাবালের তিরমিজি দেখবেন সাতাত্তর নম্বর হাদিস যে ডান হাতে তিনি আংটি ব্যবহার করতেন সোনান আবুদাউদে কিতাব বস্তা একটা হাদিস এসেছে বিশ্বনবী তরফ থেকে যে তিনি বাম হাতে আংটি পড়তেন তবে এই হাদিসের সনদ সহি তবে অধিকাংশ ওলেমারা বলেছেন যে হাদিসটা সাজ তথা সনদ সহি হলেও এটা বিশেষ করে এটা সাজ কিছুটা দুর্বলতা আছে তো যাই হোক তারপরেও আমরা কিছু সাহাবা রদিয়ালতালাহদের আমল পাই বিশেষ করে হাসান এবং হোসাইন রদিয়ালতালা আনু দুইজন সাহাবি ইমাম বাগাবি শারুসুন্না হাদিস নম্বর এক হাজার তিনশো চৌত্রিশ পঁয়ত্রিশে বর্ণনা করেছেন যে হাসান এবং হোসাইন রদিয়ালতালাহনু তারা বাম হাতে তারা এই আংটি ব্যবহার করতেন তাই ওলমার এখানে অবকাশ দিয়েছে যেহেতু আল্লাহ থেকে একটা মানে যদি হাদিসটা সাজ সনসহী তো তারপর আল্লাহ রসুল থেকে প্রমাণ পাওয়া যায় বাম হাতে আংটি ব্যবহার করা এবং হাসান হোসেন এবং বেশ কিছু সাহাবর ওদের আমল পাওয়া যায় যে তারা বাম হাতে আংটি ব্যবহার করতেন এবং আল্লাহ রসুল থেকে ডান হাতেও আছে তো সর্বোপরি আংটি কোন হাতে পড়বেন দুটোরই অবকাশ আছে সর্বোত্তম উত্তম হচ্ছে এটাই যে বিশ্বনবী তিনি ডান হাতে পড়তেন এটা কোনো ইকতলাপ মত পার্থক্য ছাড়াই এটা বর্ণিত হয়েছে তাই ডান হাতে আংটি পরা এটাই সর্বোত্তম তবে আংটিতে যদি কোনো কিছু লেখা থাকে কোনো কালেমা লেখা থাকে আল্লাহর নাম লেখা থাকে তাহলে সেক্ষেত্রে যখন আপনি কোনো নাপাকি কাজ করতে যাবেন বা অবস্থায় আছেন আংটিটা খুলে রাখবেন এটাই সর্বোত্তম মহান আল্লাহ কাছে দোয়া প্রার্থনা আল্লাহ যে আংটি আমরা যারা ব্যবহার করতে চাইছি আমরা আংটির যে শরীয়ত আছে আংটি পরার যে বিধান আছে যে আদব আছে আল্লাহ সুবাহতাল্লাহ এই আদবগুলোকে বজায় রেখে আমাদেরকে তুমি তেমন তৌফিক দান করো আল্লাহ আমিন এখন একটা প্রশ্ন জাগতে পারে যে বিশ্বনবীত্ব একটা আংটি ছিল যেটা আমরা ব্যবহার বুঝতে পারলাম সেই বুখারি এবং মুসলিমের হাদিস দিয়ে যে বিশ্বনবীর একটা আংটি ছিল সোন আবু দাউদ চার হাজার দুইশো পনেরো নম্বর হাদিস তো এই আংটির কি হলো এই আংটি কি পৃথিবীতে এখনো মজুদ আছে না এই আংটিটা হারিয়ে গেছে অনেক জায়গায় দেখা যায় বিশ্বনবীর আংটি দেখানো হচ্ছে আসলে এই আংটিটা এখনো কি পৃথিবীতে আছে না হারিয়ে গেছে এই ব্যাপারে ইবনু ওমর রদিল্লাহ তিনি বলছেন যে বিশ্বনবী রিসনান আবুদাউদের হাদিস চার হাজার দুইশো পনেরো নম্বর হাদিস সেই সনদে বর্ণন এসেছে যে বিশ্বনবী যখন মৃত্যু মানে মারা গিয়েছেন মৃত্যু ঘটে গেছে এমতো পরিস্থিতিতে বিশ্বনবীর হাতে তার সেই রূপর আংটিটা ছিল তারপরে সেই আংটির যিনি যার কাছে চলে আসে সেটা হচ্ছে আবাকর দিলতালানহ আবাকর দিলতালানহ তিনিও এই আংটি পরিধান করতেন বিশ্বনবী যে আংটিটা তৈরি করেছিলেন ওটাই তারপর আবাকর দিলতালাহ যখন মৃত্যুবরণ করে তারপরে সেটা চলে আসে ওমর বিন খাত্তাব রদিলতালাহুর কাছে এবং ওমর বিন খাত্তাব তিনিও মৃত্যু পর্যন্ত এই আংটিটাকে ব্যবহার করতেন তারপর তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রদিলতালহ যখন খিলাফত পায় তখন তার হাতে এই আংটিটা চলে আসে এবং তিনি এই আংটিটা ব্যবহার করতেন অবশেষে তিনি কোন এক কার্যক্রমে একটা কূপের ধারে গিয়েছিলেন তারপরে সেই আংটিটা কোনো ক্রমে সে কূপের মধ্যে পড়ে যায় এবং সেটা হারিয়ে যায় তারপর ওসমান বিন আফান রদিল তালাহন সমস্ত সাহাবা রদিল তালাহনদেরকে সেই কূপটাকে খনন করে পানিটাকে শেষ করে সেই আংটিটাকে খোঁজার জন্য নির্দেশ দেন সাহাবর রদিল তালাহনরা কঠোর পরিশ্রম করে কূপটা থেকে পানি শেষ করে পানিকে একদম ফুরিয়ে ফেলার পরে সেই আংটিটাকে উদ্ধার করার জন্য তারা নিমগ্ন হয়ে যায় অতঃপর দেখা যায় যে সমস্ত কিছু ঘটনার পরেও সেই কূপ থেকে সেই আংটিটা পান নাই তথা সেই সময়তে বিশ্বনবীর আংটিটা হারিয়ে যায় এটা সন আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো পনেরো নম্বরে সাহি সনদে বর্ণনা আছে এবং একাধিক গ্রন্থে আছে তো ওসমান বিন আফান রদুল্লাহ খিলাফতের সময় তার হাত থেকে আংটিটা কুপে পড়ে যায় তারপর সাহাবিরা অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই আংটিটাকে আর পায় নাই তাই এখান থেকে প্রমাণিত হয় বিশ্বনবীর ওপরে সেই আংটিটা এটা হারিয়ে গেছে এটা এখন পৃথিবীতে থাকতে পারে তবে কোনো মানুষের আত্মাধীন এই আংটিটার নাই তো যাই হোক সর্বোপরি আমরা কথা বলি আল্লাহ সুবান আমাদেরকে বিশেষ করে আংটি পরিধান করার যে সুন্নতি পদ্ধতি আছে সুন্নতি তরিকা আছে আল্লাহ সুবাহতাল যেন আমরা আংটি পরিধান করি আমাদেরকে সুন্নতি তরিকে আংটি পরিধান করা তৌফিক দান করো এবং আংটি এটা পরা কি সুন্নাত না মুস্তাহাব অনেকে বলেছে সুন্নাত অনেকে বলেছে মুস্তাহাব তো যাই হোক আংটি পরিধান করা এটা সর্বোত্তম এবং জায়েজ এটাই শেষ কথা মহাসত্য আলোচনা কাছে দোয়া প্রার্থনা আল্লাহ সুবাহতাল্লাহ আমরা যারা আংটি পরিধান করছি আমাদেরকে সুন্নাতি তরিকে আংটি পরার তৌফিক দান করো এবং যত সিরকি চিন্তাধারা আছে এবং অন্যান্য পাথর যেগুলো মধ্যে শির্ক আসতে পারে এরকম চিন্তাধারা আছে আল্লাহ এই এইসব মানে চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখো সকলে পড়ি আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম না ইল্লাল বালাগ